কত ভালোবাসি আমি কি করে বোঝাবো কত ভালোবাসি আমি কি করে বোঝাবো কতটা আপন তুমি কিভাবে জানাবো জানি না নিজেই জানি না শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না ঝরনা মাটিতে নেমে নদী হতে পারে নদী জানে ভালোবেসে মিলতে সাগরে আমি যে আমাকে ভাবতে পারি না মধ্যে আলো ছায়া থাকবে শুধু যে আশার ছবি ভালোবাসা আঁকবে তুমি নেই কাছাকাছি তবু আমি সুখে আছি পারি না মানতে পারি না কতটা আপন তুমি কিভাবে জানাবো জানি না নিজে জানি না শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না ভালোবাসি